যারা রাসুল সাল্লাহ সাল্লামের মতো সালাত আদায় করে না তারা ওয়াইল নামক জাহান নামে যাবে এ কথা কি সঠিক একশো ভাগ সঠিক ওয়াইল এমনি মাসুদ রদিয়াল্লাহ বলছেন ওয়াইলটা আসলে কি ওয়াইলটা হলো জাহান নামের একটা উপত্যকা উপত্যকা বুঝেন তো মনে করেন একটা পাহাড় একটা দ্বীপ একটা এলাকা জাহান নামের এটা জাহান নামের মধ্যে যত গভীর জায়গা আছে এটা সবচেয়ে বেশি গভীর হবে সবচেয়ে কি গভীর হবে আর এর পানিটা হবে রক্ত পুঁজ দ্বারা খুব দুর্গন্ধযুক্ত নওজুবিল্লা এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন সাহাবিরা এর অর্থ করতেন ফাওয়াইলুল্লিল মুনাফিকিন ফাওয়াইলুল্লিল মুনাফিকিন আর আল্লাহ কি বলছেন ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকিল আসফালে মিনান্নার মুনাফিকরা জাহান নামের সবচেয়ে কি গভীরে থাকবে তাহলে এই আয়াতের সাথে মুনাফিকদের সাথে মিলল যারা সালাত আদায় করে কিন্তু সালাদকে নষ্ট করে কি করে নষ্ট করে সালাত আদায় করে ঠিক মতো রুকু করে না ঠিক মতো সেজদা করে না আজকে একটা ভিডিও দেখালো আমাকে এই যে দারুদ তাওহিদ সালাফে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মাজিদ আমাকে ভিডিও দেখালো এক মুরব্বী সালাত আদায় করলো চার রাকাত এত জোরে জোরে ও রুকু ঠিক মতো করছে না সেজদাও ঠিক মতো করছে না ঠিক মতো দাঁড়াচ্ছে না এক মিনিট পনেরো সেকেন্ডে চার কি বলে চার রাখার সালাদ ফিনিশ বুঝতে পারলেন এরা হলো এই সালাতের রুকুন এবং আহকামকে নষ্ট করে কথা বুঝতে পারলেন আমি বলেছি যারা রাসুলের তরিকায় সালাত আদায় করে না তারা বেনামাজি তো কিছু মোল্লা এমন ক্ষিপ্ত হয়েছে রাসুলের তরিকায় সালাত আদায় করো সালাত আদায়ের প্রথম শর্তই হলো সল্লু কামা রয়তমুনি উসল্লি যেভাবে আমাকে তোমরা সালাত আদায় করতে দেখছো সেইভাবে সালাত আদায় করবে কথা বুঝতে পারলেন তো যারা সালাতের হুকুম আহকাম আরকান সঠিকভাবে আদায় করে না তারাই কিন্তু তাদের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম আমরা রাসুলের তরিকায় সালাত আদায় করা শিখবো ইনশাল্লাহ আমরা মানুষকে রাসুলের সালাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্যই জালহাদিসের কবলে রাসুল সাল্লাহ সাল্লামের সালাত এই বইটা আমরা আপনাদেরকে উপহার দিয়েছি কিন্তু মানুষ পড়ে উপকৃত যতটুকু হচ্ছে বেদাতি মোল্লা এ উপকার যেন না পায় এই জন্য খুব মিথ্যা কথা বলছে বলছে না আল্লাহ এদেরকে অপমান করে ছাড়বেন ইনশাআল্লাহ এত কষ্ট লাগে যে এই বইটা পড়ে যখন বড় বড় আলেম নিজের সালাদকে চেঞ্জ করছে আর সিসকে মুফতিগুলো এই বইয়ের বিরুদ্ধে কথা বলছে আলহামদুলিল্লাহ যারা জালহাদিসের কবলে রাসুল সাল্লাহ সাল্লাহ সালাত এই বইটা মানুষের কাছে পৌঁছা দেয় বিতরণ করে আমি তাদের জন্য খাস করে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন আমিন রব্বুল আলমিন আপনারাও চেষ্টা করবেন নিজেরা পড়বেন এবং মানুষকে দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশে ইলিয়াসি তাবলিক আছে না ইলিয়াসি তাবলিক না ইসলামী তাবলিক ইলিয়াসি তাবলিক হ্যাঁ। এদের একটা বই আছে কি ভেজালে আমুল এই ভেজাল আমুলের মূল উৎপাটনের জন্য সমাজ থেকে ভেজাল আমুলকে তাড়ানোর জন্য আমার একটা বই দিয়েছি সাতশো পাঁচ পৃষ্ঠার বই পুরো বইটাতে কোরআন এবং হাদিসের রিফারেন্স ছাড়া কিছু নাই এই সহি ফাজায়েলা আমুল আমরা বের করেছি সহি ফাজায়েলা আমুল মানুষ যেন কোরআন হাদিস ভিত্তিক ফজিলত মেনে চলে এই যে গাঁজা খড়ি মিথ্যা ফজিলত মানুষ যেন না পড়ে এই জন্যই বইটা আমরা আপনাদের সামনে দিয়েছি নিজেরা পড়বেন মানুষকে হাদিয়ে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন বইটা পড়তে লাগলে কিন্তু ভালো লাগবে এমন এমন কিছু হাদিস আছে আপনারা কখনো শুনেনি হাদিসটা অথচ হাদিসের গ্রন্থের মধ্যে আছে আল্লাহ আমাদের সঠিক বোঝার তফিক দান করুক